যখন আপনাকে এই ইন্টারনেটে আমি আপনাদের কথা শুনলাম আর ওইগুলি করলাম তখনই আমার মন ছুটে গেল যে আমি এইখানেই যাব কারোর কাছে শুনলাম না আমার ভাইয়ের কাছে গেলাম যে আমার ডাক্তার দেখাও আমার বাঁচাও হ্যাঁ, ঠিক আছে তুমি যেখানে যাবো আমি সেখানে নিয়ে যাবো উনি আসছিল ওই স্যারের কাছে আসছিল এসে আমার ওইখানে এসে ভর্তি মানে ডাক্তার দেখায় ভর্তি টর্তির কথা বললো বাসায় যায় ভর্তির ব্যবস্থা করে এখানে এই সিস্টেম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক একটা সুস্থ মানুষ হঠাৎ করেই অসুস্থ হয়ে যাচ্ছেন আমাদের চোখের সামনে এরকম ঘটনা এখন প্রায়শই ঘটছে আমরা যারা আজকে ভাবছি যে আমি অনেক সুস্থ আছি স্বাভাবিক আছি সব কিছুই মতো করতে পারছি সেই মানুষটা যে আগামীকালকে আমি অসুস্থ হব না তার কোনো গ্যারান্টি নেই অনেক সুস্থ মানুষ সুস্থ সবল সারাক্ষণ ব্যায়াম করছেন স্পোর্টসের সাথে জড়িত আছেন সব ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন উইদিন এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে দেখা যাচ্ছে যে সেই মানুষের বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছেন এরকম অহরহ ঘটনা ঘটছে কিন্তু কেন এর ভিতরে যদি আমরা দেখতে যাই অনেকগুলো কারণ আছে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আছে বিভিন্ন ডিসকোলাপজনিত জনিত সমস্যা আছে পিএলআইডি আছে বিভিন্ন ধরনের স্ট্রোক জনিত সমস্যা আছে এবং কিছু আর্গোনমিক্যাল নিয়ম কানুন আছে যেগুলো আসলে আমাদেরকে সঠিকভাবে ফলো করা উচিত এবং এই জিনিসগুলো আমাদের সঠিকভাবে সকলেরই আসলে জানা থাকা উচিত শুধুমাত্র না জানার কারণে দেখা যাচ্ছে আপনি এরকম আপনারা এর আগে দেখেছেন যারা সার্কিট দীর্ঘদিন যেমন ফলো করছেন যে শুধুমাত্র ফ্রিজ থেকে হয়তো একটু মাংস বের করে আনছেন উপরে টান লেগেছে ডিসকোলাপস হয়ে গেছে একদম বিছানায় শয্যাশায়ী নড়াচড়া পর্যন্ত করতে পারছেন না এরকম অসংখ্য ঘটনা আছে সো আমাদেরকে আসলে এই বিষয়গুলোতে একটু সচেষ্ট থাকতে হবে একটু সচেতন থাকতে হবে সঠিক নিয়ম কোনটা সঠিকভাবে কাজ করার নিয়ম কোনটা সঠিক মুভমেন্ট কোনটা সেই বিষয়গুলোতে আমাদের সঠিক জ্ঞান থাকতে হবে তাহলে আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এবং ছোটো ছোটো ধরনের দুর্ঘটনাগুলো এড়ানোটা অনেকটাই সম্ভব হয় আমাদের পক্ষে আসুন দর্শক আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন উনি আমাদের একজন বাংলাদেশি নাগরিক এবং আমাদের একজন মা গত প্রায় সাতাশ বছর যাবত উনি মালয়েশিয়াতে ছিলেন এবং পরবর্তী সময়ে উনি বাংলাদেশে চলে আসেন একটা সময় সুস্থ সবলভাবে সব কাজকর্ম করতেন বাট হঠাৎ করে ধীরে ধীরে শরীরে রোগ বাড়তে শুরু করে একটা সময় ওনার হাঁটুতে আর্থ্রাইটিস গ্রো করে হাঁটা চলা কিছুটা কমে যায় এবং একটা সময় ওনার কোমরে ডিসকুলাপস ওনার মেরুদণ্ডে ডিসকুলাপ ধরা পড়ে মেরুদণ্ডে ডিসকুলাপ এবং সেটার কারণে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা অনেকটাই অসম্ভব হয়ে গিয়েছিল স্বাভাবিকভাবে অনেক কাজে আর করতে পারছিলেন না এবং পরবর্তী অবস্থায় কি হয়েছিল আসল দর্শক ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আজকে একটু শুনব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মনার পারভিন মঞ্জিলা মঞ্জিলা বাংলাদেশে দেশে বাড়ি কোথায় নড়াইল নড়াইল নড়ালি কি এমনি থাকে হ্যাঁ, আমি ঢাকায় থাকি নড়াইলেও থাকি ঢাকায় কোথায় বাসা ঢাকা উত্তরা উত্তরা আচ্ছা আমরা জানি আপনি গত দীর্ঘ সাতাইশ বছর আপনি মালয়েশিয়াতে ছিলেন হ্যাঁ আচ্ছা সো আপনার এই যে পায়ের ব্যথা এবং কোমরের ব্যথা এই পায়ের ব্যথাটা শুরুটা কতদিন আগে পায়ের ব্যথা আস্তে আস্তে একটু চলা বেশি পড়েছে আমার জীবনে তবে দশ বছর দশ বছরের উপরে কিন্তু গাঢ় হয়েছে দশ বছরের হবে মানে আরো আগে থেকে ছিল কিন্তু আপনি ব্যথাটা বুঝতে পেরেছেন তার মানে গত দশ বছর থেকে ধীরে ধীরে ধীরে ধীরে হ্যাঁ, আপনি যখন প্রথম দিকে হাঁটু ব্যথাটা শুরু করলো কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছেন হ্যাঁ ডক্টর দেখাতাম ডক্টরের কাছে গেলে ওষুধ টষুধ দিত খাইলে একটু কমতো আবার বাড়তো আমি অনুভব করতাম না অত ই দিতাম না চলতাম কাজ হ্যাঁ কাজ টাজ করতাম চলতাম ওইভাবে খুঁড়াই খুঁড়াই খুঁড়ানি মানে ব্যথা ব্যথা থাকতো ব্যথা ব্যথা ভিতরে থাকতো আমি মানে চলাফেরা করে হলো সেই কাজগুলো হ্যাঁ। আপনি আপনার কাজ আপনি সবসময় করে আসছেন হ্যাঁ। এবং দেখা যাচ্ছে হাঁটতে পারছে না তারপর কষ্ট করে মনের জোরে আপনি হ্যাঁ, কাজগুলো করতে কারণ সংসারে কাজ করতে হবে সন্তানদের দেখাশোনা করতে হবে স্বামীকে দেখাশোনা করতে হবে হ্যাঁ। আমরা বাঙালি মারা মনে আসলে দর্শকের এরকমই অনেকটা যে নিচে শেষ হয়ে যাবো বা পরিবারকে আমরা কষ্টে থাকতে দিব না আচ্ছা যখন দেখলেন ধীরে ধীরে এইভাবে কষ্টটা বাড়ছে হাঁটতে পারছেন না কষ্ট ধীরে ধীরে হ্যাঁ, ব্যথা কি করলেন তখন হাঁটতে পারছেন না ওই দেশেও দেখাইছি কোনো কাজ না হলে বাংলাদেশে চলে আসলাম সিদ্ধান্ত নিলাম ইন্ডিয়ায় যাব আচ্ছা সিদ্ধান্ত নিয়ে হাঁটতে পারতাম না হাঁট মানে বেকায় যেতাম হাঁটতে গেলে পা বেকায় যেত বা মানে সোজা হতে পারতাম না তারপরে ইন্ডিয়ায় গেছি ইন্ডিয়ায় যে দেখা টেখা আসলাম ওষুধ দিল চলে আসলাম আবারও কোনো কাজ হবে কি বললো তখন কি বললো যে ওই ইয়ে ব্যথা একটু হয়েছে হাড্ডি ক্ষয় গেছে মাইসের হাঁটুর হাড্ডি ক্ষয় গেছে ওটা এই ওষুধ টষুধ খাইলে আর একটু এই ব্যায়াম ট্যাম করলে ঠিক হয়ে যাবে আচ্ছা। সেইভাবে আসলাম আসার পর ওই একই অবস্থা অবস্থা কোনো ইমপ্রুভমেন্ট হ্যাঁ। নাই বরঞ্চ দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে ওরকম হ্যাঁ খারাপের দিক যাচ্ছে আবারও ইন্ডিয়া গেলাম আচ্ছা। আবারও যায় সে ডাক্তার কাছে বললো যে তোমার শিরা তোমার ওই শিরায় আর কি অসুবিধা আচ্ছা। ওষুধ দিলেও ওই ওষুধ খাই ওষুধ খাওয়ার পরে মানে কমে একটু কমে কাজ টাজ করতে পারি আবার ওই একই অবস্থা আবারও গেলাম যাই ওই খাওয়াটায় ওই ওষুধ টষুধ আইনে খাইতে ঠিক হয়েছি আবার মালয়েশিয়া মানে আসে যায় মালে ইসের থেকে মানে বাইরের থেকে আসে যায় আবার বাইরে চলে যায় ওখান থেকে আসে আবার যায় এবার আর করোনার এসে আইসি দুই সালে আসার পরে বেশি হয়েছে হাঁটা চলা করেছি গোসল করেছি খাইছি দাইছি মানে ব্যথাটা সারে না তারপর ওই যে একটু খুঁড়ায় খুঁড়ায় হাঁটি বুলিয়ে পড়ে যাবো বলে ওই ছেলেটা আর কি ব্যায়ামও করতে পারছেন না মুভমেন্ট করতে পারছেন না সেটা ভারী হয়ে গেছে যেগুলি দেখা গেছিল ব্যায়াম ওগুলি করতাম করলে কোনো কাজ হয় না এবং ওষুধে কোনো কাজ হচ্ছে হ্যাঁ ওষুধেও কোনো কাজ হয় না খাইলে একটু ব্যথা থামে থামে আবার ওই অবস্থা থাকে এই যে এত ডক্টর দেখাচ্ছেন এত খারাপ হয়ে যাচ্ছেন যত দিন যাচ্ছে খারাপের দিকে যাচ্ছেন কখনো মনের ভিতর কাজ করতো না এত বড় বড় ডাক্তার দেখাচ্ছি আমি না। কখনো সুস্থ হব না আমি কি কখনো ভালো হব এইটাই হ্যাঁ এইটাই মনে মনে ভাবতাম আর কাঁদতাম মনের ভিতরে দুঃখ লাগতো তো আপনার সন্তানরা পরিবারের মানুষরা তারা যখন আপনাকে এভাবে দেখতো তারা হ্যাঁ, কষ্ট আমার একটা ছেলে মাত্র আমরা আমরা পরিবারে একটা ছেলে ছেলে নিয়ে দিছি ওই আর কি বউ একটা মেয়ে আছে আর বউ আর আমি এখন ছেলেও অনেক জায়গা নিয়ে যায় দেখতাম দেখার কোনো কাজ হচ্ছে যখন যেখানে পারতেছে মাকে তো সুস্থ করতে হবে মাকে তো এভাবে দেখতে যখন আপনাকে এই ইন্টারনেটে আমি আপনাদের কথা শুনলাম আর ওইগুলোই করলাম তখনই আমার মন ছুটে গেল যে আমি এইখানেই যাব কারোর কাছে শুনলাম না আমার ভাইয়ের কাছে গেলাম যে আমার ডাক্তার দেখাও আমার বাঁচাও হ্যাঁ ঠিক আছে তুমি যেখানে যাবো আমি সেখানে নিয়ে যাবো উনি আসছিল ওই স্যারের কাছে আসছিল এসে আমার ওইখানে এসে ভর্তি মানে ডাক্তার দেখায় ভর্তি টর্তির কথা বললো বাসায় যায় ভর্তির ব্যবস্থা করে এখানে এই সিস্টেম কিন্তু ওভারঅল প্রথম দিন যখন আপনি ভর্তি হয়েছেন সেই অবস্থা থেকে আজকে পর্যন্ত আজকে অনেক ভালো অনেক ভালো আছে আপনার যে শরীরে হাঁটুর যে প্রচন্ড ব্যথা ব্যথা আমার হাঁটুতে কোনো ব্যথা নাই এখন মানে আপনি হাঁটতে পারতেন না সেই মানুষটা এখন মোটামুটি একটু কুড়িয়ে হইলো আপনি একটু হাঁটতে পারতেছি না হ্যাঁ। আমার হাঁটুর ভিতরে কোনো ব্যথা নাই মেরুদণ্ডে তো কোনো ব্যথা নাই শারীরিক খুব এনার্জি আছে খুব শক্ত আছে এই যে চিকিৎসাটা আপনার কি মনে হয় চিকিৎসাটা যদি আরো দশ বছর আগে আমি তো দুই বছর আগেও জানতাম আমি তো ইন্ডিয়ায় কোনোদিন যেতাম না বা এই জায়গাও আমি কোনো জায়গা দেখাতাম না এখানেই আমি আসতাম তো যতটুকু হয়েছে দেশে বলেন বা বিদেশে বলেন অসংখ্য মানুষ আছে নিজে যেমন আজকে কষ্টে আপনার যে চোখের পানি চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে ভিতর থেকে কষ্টটা আসতেছে গত দশ বছরে আপনি যে কষ্টটা করেছেন কত সুন্দর সময় ছিল সেই সময়গুলো নষ্ট হয়েছে জীবন থেকে চলে গেছে জীবনে হয়তো আরো অনেক কিছু করতে পারতেন সেগুলো কোনো কিছু করতে পারেন ব্যথার জন্য ঘুমাতে হ্যাঁ। পারেন রাতের পর রাত দিনের পর দিন কত আকুতি করেছেন অনেক মানুষের কাছে সেই কষ্টগুলো এখন বেরোয় আসতেছে তো এই এই সুন্দর সময়গুলো কখনো কাট মানে নষ্ট হতো না আপনার জীবন থেকে তো আমাদের এরকম অসংখ্য দর্শক আছেন তাদের জন্য এই যে আপনি স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্ট নিয়েছেন স্যারের চিকিৎসার ব্যবস্থা দেখেছেন এই সম্পর্কে যদি আপনি তাদেরকে কিছু বলেন যাই হোক আমি তো সুস্থ হয়ে গেছি এখন আমি চাই আরও আপনারা যারা আছেন এখানে আসলে সুস্থ হতে পারবেন ভালো হতে পারবেন এখানে ভালো চিকিৎসা ভালো ইয়ে আমি আমি যেটাই সুস্থ হয়েছি হয়েছি আমার আশা করি যে যে আসবেন সে ভালো হয়ে যাবেন এখান থেকে এখান থেকে কেউ মানে ফিরে যাতে ফিরে যাতে হবে না আবার সেই মানে অসুস্থতাই দর্শক আচ্ছা। উনি কারো না কারো মা আপনার মা আছেন বাবা আছেন পরিবারে ভাই আছেন অসুস্থ দীর্ঘদিন যাবত পড়ে আছেন বিছানায় হাঁটতে পারছেন না বা হয়তো প্রবলেম দেখা দিচ্ছে যখনই সমস্যা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ এই যে আমার মাকে দেখুন যে উনি মালয়েশিয়া গিয়েছেন ইন্ডিয়া গিয়েছেন উনি নিজের মুখে কিন্তু এখন বললেন যে আরো দুই বছর আগে অন্তত উনি যদি জানতে পারতেন হ্যাঁ। এতটুকু খারাপ অবস্থা কখন ওনার হতো না এতগুলো সুন্দর সময় ওনার জীবন থেকে চলে যেতেন অসুস্থ হয়ে বিছানা করে থাকতে থাকতেন এটা আমি নিজের থেকে আসছি এখানে আমার ছেলে এরে বললি জাম্মা কত জায়গা তো দেখালাম কিছু হলো না এগুলি বুয়া আমি সে বুয়া হোক যা হোক আমি এখানে যাবই তারপর আমার ভাইয়ের কাছে চলে আসলাম যে আমার এখানে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও যা যে ভাবক সেভাবে আমার ডাক্তার দেখো আমি এখানে ভালো হয়ে যাব তা আমার আমার ভাই এত ভালো মানুষ সে বললো যে ঠিক আছে তুমি চলো আমি তোমার জাতি হবে তোমার যে আমার সেখানে যে ডাক্তার দেখায় যায় মানে ডাক্তারের সাথে কথা বলে স্যারের সাথে কোনভাবে কোনটা হলে ভালো হয় সেইভাবেই করে আসো তো উনি এসে ডাক্তার দেখায় ওনার সাথে কথা বলে গেছে পরে এসে ভর্তি হয়েছি ভর্তি হয়ে তাই আমি এই এক মাস পাঁচ দিন আজকে আমি আজকে চলে যাচ্ছি আমি খুব সুস্থ দর্শক শুনলেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই মায়ের মতো কনফিডেন্টলি বলবেন না আজকে আমি সুস্থ আছি ভালো আছি আমরা সেটাই আশা করি আসসালাম আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আর আমি তো আপনাদের আপনারা দেখে আর স্যারের দেখে আমার মনটাই হয়েছে বুঝছেন আমার জন্য একটু দোয়া করবেন আমি দোয়া করি পুরো দেশবাসী পুরো পৃথিবীর মানুষ আছেন যারা দেখছেন সকলকে বলছি আপনার জন্য দোয়া করবেন অবশ্যই আসসালাম